আমি এটা নেব শেষের জন্য ডাউন ফালতু কোথাকার ওখানে এনিমি আমাকে কেউ গুলি মারতেছে হেডশট পিছে হাঁটো সবাই patch you up. You have taken the lead. Medic!